সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকে আমার আজকে টিউটোরিয়াল তো হ্যালো ভিওয়ার আপনাদেরকে আমি আজকে মানে অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসে কিনে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন অনেক সুন্দরভাবে তো সেই চলুন সেই ভয়েসটা আমরা দেখে নিই সেই অ্যাপসটা আমরা দেখে নিই তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাবো অলরেডি প্লে স্টোরে এসেছি আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবো ভয়েস চেঞ্জার ভয়েস চেঞ্জার তো ভয়েস চেঞ্জার লেখার পর এই যে এই যে অ্যাপসটি সেই অ্যাপসে আমরা চলে যাব তো এই অ্যাপসকে আমরা ইনস্টল করে নেব আমাদের মোবাইলে তো দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে তো দেখুন আমার অলরেডি ইনস্টল করা আছে তো করব দেখুন এটাকে আমি ওপেন করলাম তো ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে তো এইরকম ইন্টারফেস আসলে তো রেকর্ডের জন্য আপনি চলে যাবেন এখানে তো এই রেকর্ডের জন্য আপনি এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর চাপ দেওয়ার সাথে সাথে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে তো করব হ্যাঁ এটা আমার স্টপ হয়ে গেল তো এই যে দেখুন যে এরকম একটা স্টপ ইয়ে, করার পরে অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে সেভ হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই পাশে যে প্লের একটা বার তো এই প্লের বার থেকে আপনি তো এই রেকর্ডের জন্য আপনি এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর চাপ দেওয়ার সাথে সাথে দেখুন অলরেডি বন্ধুরা এটাকে আমরা যে ভয়েসটা আমাদের চয়েস হয় সেই ভয়েসটা আমরা সেভ করে নিব সেভ করতে গেলে এখানে আমরা চাপ দিব তো এই রেকর্ডের জন্য আপনি এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর চাপ দেওয়ার সাথে সাথে দেখুন অলরেডি রেকর্ড এই যে অলরেডি কিন্তু আমার সেভ হচ্ছে অডিও ফাইল সেভ তো অডিও ফাইল সেভ হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছেন আমার সব দেখাচ্ছে তো এখান থেকে আপনি কি ট্রিমও করতে পারেন চাইলে আপনি যে করতে পারেন তো এটা দেখুন এটা এটা শেয়ার করতে পারবেন তো আপনার যদি পছন্দ না হয় তাহলে সেটা কি আপনি ডিলেটও করতে পারেন তো এখানে আপনি আবার একটা নামও লিখতে পারেন যেমন লিখলাম সরি এবার আমি এটার নাম রেখে দিলাম যে নাইস নাইস রেখে আমি এটাকে সেভ করে দেব দেখুন অটোমেটিক কিন্তু আমার সেভ হয়ে গেছে তো আমি চাইলে আরেকবার দেখে নিতে পারবো এই রেকর্ডের জন্য আপনি এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর এই হচ্ছে আমার আজকে ভিডিওটা যদি ভিডিওটি ভালো থেকে তো অবশ্যই একটি লাইক দিবেন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই আমি আশা করছি থ্যাংক ইউ